এক পা দু পা করে তুই এলি মনে সে খালি আমাকে ভালোবাসার মানে এক পা দু পা করে তুই এলি মনে সে খালি আমাকে ভালোবাসার মানে স্বপ্নে দেখেছি তোকে দু চোখ ভরে তোর ছোয়ানা পেলে হয় মন বড়ই চঞ্চল কতবার বোঝাবো বল কতবার জানাবো বল নিশ্চয় জীবনে শুধু তুই আমার সম্বল কতবার বোঝাবো বল কতবার জানাবো বল নিশ্চয় জীবনে আমার সম্বল যতনে রেখেছি তোকে মনের গভীরে তোর দেখা না পেলে হয় মন বড়ই চঞ্চল কতবার বোঝাবো বল কতবার জানাবো বল নিশ্চয় জীবনে শুধু তুই আমার সম্বল কতবার বোঝাবো বল কতবার এসো এ জীবনে মেঘে ঢাকা মনে এলি রোদ ওঠাতে মুছে গেছে ব্যথা শুধু তোর কথাতে মেঘে ঢাকা মনে এলি রোদ ওঠাতে মুছে গেছে ব্যথা শুধু তোর কথাতে জীবনে পেয়েছি তোর প্রেম সাথী রে তোর সাড়া না পেলে হয় মন বড়ই চঞ্চল কতবার বোঝাবো বল কতবার জানাবো বল নিশ্চয় জীবনে শুধু তুই আমার সম্বল কতবার বোঝাবো বল কতবার জানাবো বল নিশ্চয় জীবনে শুধু তুই আমার সম্বল